কিয়ামতের পূর্বাক্ষণে মুসলিম উম্মার করণীয় বা শেষ জামানায় মুসলিম উম্মার করণীয় কি হবে আমরা বর্তমান যে সময়ে অবস্থান করছি এটা হলো কিয়ামতের পূর্বের সময় এটা হলো আখিরুজ জামান এটা হলো পৃথিবী ধ্বংসের পূর্বের সময় এতে কোনো সন্দেহ নাই নাবী সাল্লাহ আলাইহাসাল্লামের একাধিক হাদিস যদি আপনি বিশ্লেষণ করেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলেছেন আল্লাহর নবী কিয়ামতের যে সিমটম বা আলামত পূর্বালক্ষণ বর্ণনা করেছেন তার অধিকাংশ আলামতগুলো আজকে আমাদের মাঝে বিদ্যমান আল্লাহ রাব্বুল আলমিন আজ থেকে নে দেড় হাজার বৎসর আগে বলেছেন সুরা আম্বিয়া প্রথম আয়াত আল্লাহ বলছেন ইকতরাব আলিন্নাসে হিসাবুহুম অহমফি বিচারের দিন হিসাবের দিন মানুষের নিকটে চলে আসলো আল্লাহ বলছেন আলম যে হিসাবের দিন তথা কিয়ামতের দিন মানুষের নিকটবর্তী অহমফি গাফলাতিমরিদুন অথচ মানুষ কিয়ামত থেকে কেয়ামত দিবস থেকে পরকালীন জীবন থেকে এখনো গাফেল এখনো উদাসীন আল্লাহ বলছেন ইকতরাবাতি সাত ও আনশাক্কাল কামার সুরা কামার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন কিয়ামত মানুষের খুব নিকটবর্তী আল্লাহ বলছেন মানুষের খুব নিকটবর্তী আল্লাহ বলছেন মানুষের নিকটবর্তী করে দেওয়া হয়েছে এবং চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে নাবী সাল্লাহ আলাইহাসাল্লামকে তৎকালীন যুগে কাফের মুশরেকরা তৎকালীন যুগের কুরায়েশরা আল্লাহর নবীকে এসে বললেন যে আপনি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হবেন তাহলে মুজেজা প্রদর্শন করুন আপনি আমাদেরকে মুজেজা দেখাবেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লামকে বললেন যে আপনি চন্দ্রটাকে দুই ঠাকে ভাগ করে দেখাবেন এমতো অবস্থায় নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করলেন আল্লাহর নিকটে দোয়া করলেন এমতো অবস্থা আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রসুলের এই আঙ্গুলের ইশারাইকে চাঁদকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছেন নাবী সাল্লাহ আলাইসাল্লামের এই চাঁদ দ্বিখণ্ডিত করা তৎকালীন যুগের কাফের মুশরেকরা সচক্ষে দেখেছিল ইবনে কাসির রহেমাহল্লা বলছেন আল্লাহর নবীর মুজাজা সংক্রান্ত যে হাদিস এগুলো হলো মুতাওয়াতির পর্যায়ের এগুলো হলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন ব্যক্তি এগুলোকে বাতিল করতে পারবে না এমন কি যদি কেউ আল্লাহ নবীর গুলোকে অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আল্লাহ রাবুল আলমিন বলছেন কিয়ামত মানুষের নিকটবর্তী করে দেওয়া হয়েছে এমন কি চন্দ্রকে দুইটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিন একাধিক জায়গায় বলছেন আল্লাহ বলছেন ফাহাল আল্লাহ রাবুল আলামিন বলছেন মানুষ কি কিয়ামত সম্পর্কে এখনো দূরেই রয়েছে মানুষ কি কিয়ামত থেকে এখনো অসচেতন রয়েছে আল্লাহ রাবুল আলামিন বলছেন অথচ কিয়ামত মানুষের মাঝে চলে আসবে আচমকাই হঠাৎ করে কিয়ামত চলে আসবে কিয়ামত আসার পূর্বে যে আপনি বুঝতে পারবেন আগামী শনিবারে কিয়ামত আজ থেকে নিয়ে ছয় মাস পরে কিয়ামত এমন সুযোগ নেই আল্লাহ বলছেন কিয়ামত মানুষের নিকটে বাগদাতান কোরআনের কথা কিয়ামতটা মানুষের নিকটে উপস্থিত হবে আচমকা বশত হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে ফজরের সালাত পর জুমার দিন কোন একদিন কিয়ামত শুরু হয়ে যাবে অনেক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভয় করো কিয়ামতের প্রকম্পনকে যেই দিন যেই মহিলার গর্ভে সন্তান আছে ওই মহিলার গর্ভের সন্তান প্রসব হয়ে যাবে তারা বুঝতেই পারবে না সেই ভাই তার আপন ভাই ফেলে রেখে পালাবে স্ত্রী তার স্বামীকে ফেলে রেখে পালাবে পিতা তার সন্তানকে ফেলে রেখে পালাবে গর্ভধারিণী জন্মদানকারিণী মা তার সন্তানকে ফেলে রেখে পালাবে সন্তান তার পিতামাতাকে ফেলে রেখে পালাবে এই কঠিন কিয়ামতকে ভয় করো এ কথা আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন একাধিক জায়গায় এই কিয়ামত সম্পর্কে মানুষকে সতর্ক সাবধান করেছেন ইয়াস হে নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে আপনি বলুন আইয়ানা মুরসাহা কিয়ামত মানুষের খুব নিকটেই রয়েছে কিয়ামত মানুষের খুব নিকটেই অথচ মানুষ কিয়ামত থেকে গাফেল ফেল ইবনে মাজার মধ্যে পাবেন পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন বুইস্তু আনা ওয়া সাদ মিন আউ আমার আগমন এবং কিয়ামতের আগমন হলো এই দুইটি আঙ্গুলের নেই একটি আঙ্গুল থেকে আরেকটি আঙ্গুলের চূড়ার দূরত্ব যেমন আমার পৃথিবীতে আগমন করা এবং কিয়ামতের আগমনটা ঠিক ততটাই কাছাকাছি নাবি সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের যত আলামত বলেছেন আল্লাহ রসুল কিয়ামতের যতগুলি আলামত বলেছেন তার অধিকাংশ আলামতগুলো আজকে আমাদের মাঝে বিদ্যমান নবী সাল্লাহ আলহাসাল্লাম বলছেন যে আমাকে যে নবুয়াদ দেওয়া হয়েছে আমি যে নবী এটা একটি কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না কতদিন আল্লাহ রসুল বলছেন ততদিন কিয়ামত সংগঠিত হবে না যতদিন না আল্লাহ মূর্খতা বৃদ্ধি করছেন আল্লাহ রসুল বলছেন ইন্নামিন আশরাতি সাদ কিয়ামতের আলামত গুলির আলামতগুলির অন্যতম হলো আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন জ্ঞানী গুণী বিজ্ঞ মানুষকে আল্লাহ উঠিয়ে নিবেন আল্লাহ বিদ্যা উঠিয়ে নিবেন জাহাল আল্লাহ রাবুল আলামিন মূর্খতা বৃদ্ধি করে দিবেন আজকে হাদিস থেকে আমরা অনেকে বলতে পারি যে আজকে আমাদের এলাকায় যত শিক্ষিত মানুষ মাস্টার্স কমপ্লিট করা পিএইচডি করা অনার্স কমপ্লিট করা যত যুবক আছে আজ থেকে পাঁচ বছর পূর্বে এত শিক্ষিত মানুষ ছিল না আজ থেকে নিয়ে দশ বছর পূর্বে এত শিক্ষিত মানুষ ছিল না আজ থেকে ২০ বছর আগে এত শিক্ষিত মানুষ ছিল না তাহলে জ্ঞান উঠে যাবে এটা কিভাবে বুঝবো আল্লাহ নবীর আরো অনেক হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় জ্ঞান উঠে যাবে বলতে কোরআন সুন্নার জ্ঞানের প্রতি কোরআন সুন্নার প্রতি আমল করা মানুষের সংখ্যা কমে যাবে কথা বুঝেননি দিন পালন করা মানুষের সংখ্যা কমে যাবে দিন জ্ঞান অনুযায়ী এল অনুযায়ী আমল করা মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে এখন আপনি আমি যদি বিশ্লেষণ করি যে আজকে কোরআন সুন্না অনুযায়ী জীবন চালাই পরিচালনা করে কারা এমন কয়জন আমাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে পাবেন না দুষ্কর তাহলে এটা হলো কিয়ামতের আলামত আল্লাহর নবী বলছেন ইয়াদহারু রিবা রিবা বেশি হয়ে যাবে সুদের ব্যাপক শৈলাভ হবে কিয়ামতের পূর্বাক্ষণে মানুষ ব্যাপক হারে সুদের লেনদেন করবে আজকে প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত আজ বিষয়গুলো আজকে আমরা আলোচনা করি না আজকে আপনি পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না এমন কোন জেলা পাবেন না এমন কোন বিভাগ পাবেন না এমন কোন থানা পাবেন না এমন কোন ইউনিয়ন এমন কোন গ্রাম এমন কোন মহল্লা পাওয়া যাবে না যেখানে সুদের লেনদেন চলে না নাই প্রত্যেকটি ইউনিয়নে পাড়ায় গ্রামে মহল্লায় সুদের ব্যাপক লেনদেন কোন না কোন ভাবে সুদের সাথে সম্পৃক্ত আজকে পুরো পৃথিবীটা আজকে পুরো ব্যাংকিং সিস্টেমটা আপনার সুদের অন্তর্ভুক্ত সুদী কারবারের সাথে জড়িত অথচ আল্লাহ রসুল এই পাপটাকে কত মারাত্মকভাবে উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলছেন সুদ খেলে সত্তর রকমের পাপ হয় কয় রকম সত্তর রকম তার ছোট পাপ হলো কোন ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয় মাকে যদি ধর্ষণ করে যেমন পাপ সুদের পাপের ছোট পাপ হলো তেমন পাপ নজুবিল্লা আল্লাহ রসুল বলেছেন আপন মার সঙ্গে জেনাই লিপ্ত হওয়া যেমন পাপ সুদের সত্তরটা পাপের ছোট পাপটা হলো তেমন পাপ আল্লাহ রসুল আরেক হাদিসে বলছেন কোন মানুষ যদি ছত্রিশটা মহিলাকে ধর্ষণ করে ছত্রিশটা মেয়ের সঙ্গে জেনাই লিপ্ত হয় ছত্রিশটা মেয়ের সঙ্গে জেনাই লিপ্ত হয় যেমন পাপ এক টাকা সুদ খেলে ঠিক তার চাইতে বেশি পাপ নজুবিল্লা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল আরো বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াতে সুদ খায় তাকে আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামতের দিন রক্তের নদীতে ফেলে দিবেন এরপরে তার মুখে পাথর মেরে মেরে তার মুখকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে কেন যারা দুনিয়াতে সুদ খায় এরা মানুষের রক্ত শোষণ করে মানুষের রক্ত চুষে খায় এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুৎখরের মুখে পাথর মেলে তাদের মুখকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন তাদের মুখকে ক্ষত বিক্ষত করে দিবেন অনেকে বলতে পারেন সুদ খেলে কিভাবে মানুষের রক্ত চুষে খাওয়া হয় আজকে আপনি এক ব্যক্তির কাছ থেকে দশ টাকা নিলেন আপনি তাকে পনেরো টাকা আপনি কারোর কাছ থেকে দশ টাকা নিয়েছেন তাকে পনেরো টাকা দিতে হবে এই যে পাঁচ টাকা অতিরিক্ত পাওয়া যাচ্ছে এটা তার শরীরের রক্ত পানি করা তার পরিশ্রম করা অতিরিক্ত পাঁচ টাকা এটা আপনি গ্রহণ করছেন তার মানে তার শরীরের রক্ত তার পরিশ্রমকে চুষে নেওয়া হচ্ছে সুদের মাধ্যমে এজন্য আল্লাহ রসুল বলছেন যারা সুদ খায় এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন রক্তের নদীতে ফেলে তাদের মুখে পাথর মেরে মেরে তাদের মুখকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন আল্লাহ রসুল আরেক হাদিসে বলছেন লানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়াকালাহুম সাওয়া যেই ব্যক্তি দুনিয়ার জীবনে সুদ দেয় সুদের দাতা যেই ব্যক্তি সুদ গ্রহণ করে সুদ নেয় রসুল বলছেন যেই ব্যক্তি সুদের সাক্ষী প্রদান করে যে এই দুই জনের মাধ্যমে সুদের লেনদেন হয়েছে আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি সুদের অঙ্কটা হিসাব করে আপনি সুদ দেন নাই শুধু নেন নাই কিন্তু কি করেছেন সুদের হিসাব করেছেন আল্লাহ রসুল বলছেন অকালাহম সাওয়া এরা প্রত্যেকেই হলো অপরাধী এরা প্রত্যেকে হলো সুদের সাথে সম্পৃক্ত নজবিল্লা আজকের প্রত্যেকটি ব্যাংকিং সিস্টেম হলো সুদের অন্তর্ভুক্ত অতএব এই সুদী প্রতিষ্ঠানের সাথে যদি আপনি জড়িত থাকেন আপনার রিজিক বৈধ হবে না আপনার উপার্জন বৈধ হবে না আপনার পুরো শরীরে রক্ত মাংস হারাবে পরিণত হবে কেন এটা হলো সুদী কারবারের সাথে আপনি জড়িত রয়েছেন আল্লাহর নবীর স্পষ্ট হাদিস সই বুখারিতে পাবেন আল্লাহর নবী বলছেন যে যারা সুদ দেয় সুদ নেয় সুদের হিসাব যারা করে এবং যারা সাক্ষী থাকে অতএব পূর্ববর্তী সালাফরা আয়েম্মাগণ বলেছেন সুদী প্রতিষ্ঠানের যদি কোনো ব্যক্তি দরজা গেট পাহারা দেয় তাহলে সুদী প্রতিষ্ঠানকে সহায়তা করা আর আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা একে অপরকে পাপের কাজে সহায়তা করিও না অতএব কেউ যদি দারোয়ানের চাকরি করে ব্যাংকে তাহলে ওই ব্যক্তির রিজিক হারাম তার রিজিকটা বৈধ হবে না কেন আপনি মন্দ কাজে অন্যায় কাজে সহায়তা করছেন আজকে শুধু ব্যাংকিং সিস্টেমের কারণে আজকে পুরো পৃথিবীটা যারা দরিদ্র যারা দরিদ্র তারা আজকে দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছে আজকে আপনার শহরে গেলে দেখবেন পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং কোথা থেকে আসলো ব্যাংকিং লোন রয়েছে প্রত্যেকটি বিল্ডিং এর পিছনে প্রত্যেকটি অফিস আদালত ব্যবসায়ী প্রতিষ্ঠানের পিছনে আজকে সুদের লোন রয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রসুল বলছেন কিয়ামতের পূর্বাক্ষণে প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত হবে এটা কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলছেন যারা কিয়ামতের পূর্বে এক সময় যারা খেতে পেত না মানুষের কাজ করত আল্লাহ রসুল বলছেন যারা গরু ছাগল চড়াইত যারা রাখাল এই সমস্ত কামলা এই সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষ তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে